আচ্ছা ঠিক আছে আমার ইমরান ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আচ্ছা আপনি আমাকে বলছিলেন একটা কোয়েশ্চেন করছিলেন মনে আছে কিনা যে একাধিক ক্রোম ব্রাউজার কিভাবে অ্যাড করতে হয় মনে আছে নি ক্রোম ব্রাউজারতে অ্যাড করতে অ্যাকাউন্ট খুলবো এটা বলছিলাম হ্যাঁ অ্যাকাউন্ট খোলার জন্য বলছিলাম ক্রোম ব্রাউজার বলছি গুগল অ্যাকাউন্ট আছে না ইমেল অ্যাকাউন্ট হ্যাঁ। এটা কিভাবে করবেন মানে আমার নাম্বার তো দুইটা শুনেন দুইটা নাম্বার দিয়ে হয় না ওই যে আমি দেখেন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করলে দেখবেন একটা বিষয় আমি দেখাই স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ? আচ্ছা। দেখেন ওই যে দেখেন কতটা ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন এই ক্রোম ব্রাউজারগুলা একটা একটা দিয়ে একদিনে আপনি সর্বোচ্চ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা দুইটা তিনটা এর বেশি হয় না কথা বুঝতে পারছেন বুঝলাম না আবার একটা মোবাইল দিয়ে একটা নম্বর দিয়ে মোবাইল নাম্বার দিয়ে একদিনে আপনি দুইটা বা তিনটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই দিন আর এটা দিয়ে পারবেন না আমি কি করছি আমি কি করছি এই যে দেখেন আমার ভাইয়ের নাম্বার দিয়েও ফর্ম ব্রাউজার আমি ইমেল খুলছি বোনের নাম্বার দিয়া ম্যাডামের নাম্বার দিয়া আমার ফ্যামিলির কোডের নাম্বার দিয়ে অর্থাৎ আম্মার নাম্বার দিয়া তারপরে চাষার নাম্বার দিয়ে চাষির নাম্বার দিয়ে এইভাবে খুললে খুললে প্রায় পঞ্চাশটা ইমেল রেডি করে ফেলছি সো আপনিও কি করবেন ওই রকম আপনার পরিচিত ভাই বন্ধু বান্ধব তারা <coughs> কখনো মোবাইল ইমেল ইউজ করার মতো না আপনি তো আর ওদের এই ইমেলগুলো দিয়ে <coughs> ওদের ক্ষতি করবেন না ঠিক আছে তা আপনি খুললে সমস্যা কি আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি তিন দুই পাঁচটা তো এইভাবে আপনারা শিট রেডি করবেন শিট রেডি করলে আপনি কি করছেন কার নাম্বার দিয়েছেন ভেরিফাই ইমেল কোনটা দিছেন পাসওয়ার্ড কি দিছেন কয় তারিখে ইমেল রেডি করছেন জন্ম তারিখ কী দিচ্ছেন ইমেল কি ফার্স্ট নেম কি লাস্ট নেম কি মিডল নেম দিলে মিডল নেম কি কয় তারিখে ইমেল ক্রিয়েট করছেন ইন টোটাল ইনফরমেশন দিয়ে এইভাবে আপনারা কি করবেন একটা চ্যাট তৈরি করে রাখবেন যাতে যদি কখনও যদি ইমেলগুলা ভেরিফাই চায় তাহলে সেই ইমেলগুলা দিয়ে কি করবেন আপনি ভেরিফাই করতে পারবেন আমি আপনাদের বলি আপনারা আপনারা প্রত্যেকে যদি আমরা কয়জন এখানে আটজন তাই না আটজন সদস্য আটজন সদস্য যদি আমরা প্রত্যেকে যদি পঞ্চাশটা করে ইমেল ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের কয়টা হইল চারশোটা যদি কোনোভাবে আমরা যদি আমরা একশোটা ইমেল তৈরি করতে পারি তাহলে আমাদের আটশোটা আপনারা আমি কি করব আমি অর্ডার নিয়ে আসি ঠিক আছে আমি অর্ডার নিয়ে আসবো আমি অর্ডার নিয়ে আপনাদের বলবো আপনারা এই একশোটা ইমেল দিয়ে একশোটা সাবস্ক্রাইব করেন আপনারা হ্যাঁ আমি বলি শেষ করি একশোটা সাবস্ক্রাইব করলেন সাবস্ক্রাইব করলেন আমরা নিজেদের মধ্যে কাজ করলাম এক মিনিট দুই মিনিট ওয়াচ করলেন কমেন্টস করলেন লাইক করলেন তাহলে কি হইলো ওই একশোটা সাবস্ক্রাইবের বিনিময়ে আমি হয়তো আপনাকে পঞ্চাশ টাকা বা একশো টাকার চার্জ দিলাম আমরা এখানে আটজন বা দশজন মানুষ হতো বিশ জন মানুষের একটা গ্রুপ মনে করেন সাপোজ মনে করেন আমরা পঞ্চাশ টাকা করে মেল রেডি করছি আমরা বিশ জন মানুষ ওই বিশ জন মানুষ আমরা কি করলাম ওই পঞ্চাশটা করে ইমেল রেডি করলাম প্রত্যেকে পঞ্চাশটা করে সাবস্ক্রাইব দিলাম এখন বিশ জন মানুষ আমরা কাজের মানুষ আমরা বিশ জন মানুষের মধ্যে কি প্রত্যেকজনে একটা করে অর্ডার প্রতিদিন পাইতে পারি না পাইতে পারি আমরা লোকালি অর্ডারও নিয়ে আসতে পারি আনলোকালি অর্ডারও নিয়ে আসতে পারি যেমন আমার অনেক পরিচিত মানুষ আছে ওনারা ইউটিউবের কাজ করে ওনারা প্রচুর অর্ডার পায় ওনাদের কাছ থেকে যদি আমি এক হাজার টাকা দিয়ে এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আসি ওনারা একশো বার দিতে রাজি আছে আমার কথা বুঝতে পারছেন একশো বার দিতে রাজি আছে এক হাজার মোবাইল এক হাজার সাবস্ক্রাইব যদি দিই এক মনে করেন এক হাজার টাকা আমরা দশজন মানুষের কাজ করি দশজন মানুষের কাজ করি এক হাজারে দশজনে ভাগ ভাগ করিয়ে নিলাম এতে কি হইল আমাদের এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলাম কাজ করে আমাদের একটা বেনিফিট আসলো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন জি স্যার পারছি কিন্তু একটা কথা হ্যাঁ স্যার হ্যাঁ, আপনি প্রথমে এই যে আমি বললাম না আপনি কি করবেন সব একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসেন টান দিয়ে যে নিচে আসে দূর বেটটা নিচে আসলে এই জায়গার মধ্যে এড একটা এই যে আমার প্রেজেন্টিং টু এভরি ওয়ান এখানে এই যে এখানে এড একটা শব্দ আছে এই জায়গার মধ্যে এই আরামজাদা আমার কথাটা কি বুঝতে পারছেন হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি এটা নিয়ে আরো যন্ত্রণার মধ্যে পড়ে যাবে ইদানিং এই যে নিচে একটা অ্যাড একটা এক্সট্রা আছে এই অ্যাড ব্রাউজারটা দিলে যেমন আছে তাকে এটা রাখেন এটা বাদ দেন আমি দিয়ে দেখাই শুনেন আপনারা কি করবেন এই যে এই জায়গার মধ্যে ক্লিক করার কারণে এই যে এড আসছে এড এড আসার কারণে এখানে ওই যে ক্রিয়েট উইদাউট অ্যাকাউন্ট নাম লিখলেন যেমন সিক্সটিন দিয়ে দিলাম এটা হয়ে গেল কি আমার একটা আলাদা একটা ক্রমবজার হয়ে গেছে এই যে একটা ক্রমবজার হয়েছে এই ক্রম এখন কি করব আমি একটা ইমেল ক্রিয়েট করব এই ক্রমবজারে একটা ইমেল ক্রিয়েট করব এই ইমেল ক্রিয়েট করার পরে এখানে আমাদের কাজ শেষ না পরবর্তী কাজ আমি আরও দেখাইয়া দিব তখন কিভাবে কাজ করলে সেই আমাদের সাবস্ক্রাইবগুলো ড্রপ করতো না কোনো ঝামেলা হইতো না সেগুলো আমি দেখে ধরে নিবে না স্যার আজকে মূল ক্লাসে আসলে ভালো হয় কারণ কোনো সময় কারেন্ট চলে যায় পারে ক্লাসটা করতে পারতাম না আচ্ছা ঠিক আছে মিথুন ভাই কি বলছেন বললাম যে স্যার ইউটিউব তো এটা আইডেন্টিফাই করতে পারো আইডেন্টিফাই করলেও কোনো সমস্যা নাই কারণ ব্রাউজার আলাদা আপনি ওয়াচ দিবেন আলাদা সাবস্ক্রাইব দিবেন এতে কোনো সমস্যা হবে না সে টেকনিকগুলো আমি দেখাইয়া দিব ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আচ্ছা। আমাদের মূল ক্লাসে চলে আসি আজকে আমাদের ক্লাস হচ্ছে কি আমাদের ক্লাস হচ্ছে ফাইবার পরিচিতি আমাদের ফাইবার সম্পর্কে প্রথমে ভালো করে ধারণা নিতে হবে একটা পিসিতে প্রথম নম্বর শর্ত হচ্ছে একটা পিসিতে একটাই ফাইবার অ্যাকাউন্ট করা যায় একটা মোবাইলেই একটাই ফাইবার অ্যাকাউন্ট লগ দেওয়া যায় আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ফাইবার মার্কেট প্লেস নামে অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেখানে আপনি এই জায়গার মধ্যে যে ইমেল দিছেন এবং পাসওয়ার্ড দিছেন ওই ইমেল এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনার <coughs> কি করবেন কি বলে আপনার লগ করবেন ওই ইমেল এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন লগ ইন করার করার পরে কি কেমন করে আমার এই অ্যাকাউন্টটা আসবে আমি মোবাইল দিয়ে জায়গাতে দেখাইয়া দিব কথা বুঝতে পারছেন আচ্ছা আসেন আমি আজকে এই ক্লাসটাই দেখাইয়া দেব কোনো টেনশন করবেন না হ্যাঁ এটা কি আপনার অ্যাকাউন্ট হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট এটা আমার নতুন অ্যাকাউন্ট আচ্ছা দেখেন এই হচ্ছে আমার টোটাল এটা ডিসপ্লে ঠিক আছে টোটাল ডিসপ্লে হচ্ছে এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড না সরি এটার নাম প্রোফাইল এটার নাম ড্যাশবোর্ড না এটার নাম প্রোফাইল এটার নাম প্রোফাইল আচ্ছা দেখি প্রোফাইলে যাই তো এটার নাম প্রোফাইল প্রোফাইলে প্রথম নম্বর আমার ছবি আসলো আমি যে আমার বায়োটা দিলাম IMS S M M S U S M YouTube and ads campaign expert এইরকম একটা বায়ো দিলাম তারপরে দেখেন ফাইভ স্টার আছে সিক্স রিভিউ সিক্স রিভিউ হচ্ছে কাজ আমি আরও বেশি করছি কিন্তু আমার পাঁচজন বায়া ছয়জন বায়ার এখন পর্যন্ত রিভিউ দিছে আপনার এই জায়গার মধ্যে কাউন্ট হবে যদি কেউ রিভিউ দেয় রিভিউ বলতে হচ্ছে কি আপনাকে যদি কেউ ভালো কমেন্টস করে অথবা খারাপ কমেন্টস করে ভালো কমেন্টস করুক খারাপ কমেন্টস করুক দুটাই এই জায়গার মধ্যে এসে কাউন্ট করবে যদি সবগুলোই ভালো কমেন্টস করে তাহলে আপনার থাকবে ফাইভ স্টার আর যদি কোনো রিভিউ যদি কোনো কমেন্টস যদি সে খারাপ কমেন্টস করে ফেলে তাহলে আপনার এখানে রেটিংটা একটু কম আসবে আচ্ছা এটুকু গেল এখন আপনার বায়ার যদি কমেন্টস করে আপনাকে তাহলে এখানে রিভিউ কাউন্ট হবে যদি কাজ করেন আর সে যদি কোনো কমেন্টস না করে তাহলে আপনার এখানে রিভিউ কাউন্ট হবে না অর্থাৎ আপনি কাজ করছেন সেই কাজটা আপনার গ্রাউন্ড হবে না কাউন্ট হবে না এটা হচ্ছে সত্য আমি মনে হয় পাঁচটা ছয়টা কাজ করছি সেগুলো পাঁচ ছয়টা কাজ করছি সেগুলার কোনো রিভিউ আসেনি আর যেগুলো রিভিউ আসছে সেগুলো তো পে সামনে আসছে এখানে দেখেন এই যে দেখেন এখানে দেখেন বাংলাদেশ ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে কাউন্ট করছি আমি মার্চে থেকে এই অ্যাকাউন্টটা করছি আমার আগের অ্যাকাউন্ট চলে গেছে আমি মার্চে থেকে এই অ্যাকাউন্টটা করছি তারপরে আমার এভারেজ টাইম হচ্ছে ওয়ান আওয়ার এভারেজ টাইম মানে কি এভারেজ টাইম মানে কি এভারেজ টাইম মানে হচ্ছে আমি যে মানুষকে রেসপন্স করি আমি যে মানুষকে রেসপন্স করি সেই রেসপন্সের আমি এক ঘন্টার ভিতরে মানুষকে রেসপন্স করতে পারি আমার সব রেসপন্সের টাইম মিলাই এক ঘন্টাই কথা বুঝতে পারছেন এটা এক ঘন্টার কম হয় না এর চেয়ে কম দেখায় না সে অ্যাভারেজ রেসপন্স দেখায় এক ঘন্টা আপনি এখন আমি আপনি যদি দশ সেকেন্ডের ভিতরে কাউকে আনসার করেন তবু আপনাকে দেখাইবে অ্যাভারেজ রেসপন্স দেখাইবে দশ ঘন্টা এক ঘন্টায় ঠিক আছে আর যদি আপনি এক ঘন্টার চেয়ে বেশি সময় অতিবাহিত করেন আপনি রেসপন্স করতে তাহলে আপনার অ্যাভারেজ রেসপন্সটা বাইরে দেব আপনি যদি উনষাট মিনিটের ভিতরেও যদি রেসপন্স করেন তাইলে আর কোনো ঝামেলা হবে না রেসপন্সটা কি রেসপন্সটা হচ্ছে কেউ আপনাকে মেসেজ করলো সেই মেসেজের আনসারটা আপনি কত তাড়াতাড়ি দিতে পারছেন কত তাড়াতাড়ি দিতে পারছেন সেটা হচ্ছে রেসপন্স আচ্ছা তারপর হচ্ছে লাস্ট ডেলিভারি দেখেন আমি লাস্ট ডেলিভারি এক মাস আগে দিছি আমার নতুন একটা প্রজেক্ট চলতেছে গত পনেরো দিন থেকে সেটা ডেলিভারি দিয়ে দিলেই আবার আমার ডেলিভারি টাইম আবার নতুন হয়ে যাব আমি গত এক মাস আগে একটা ডেলিভারি দিছি এর ভিতরে কোনো ডেলিভারি দেইনি আচ্ছা এইটুকু গেল তারপরে আসেন নিচের দিকে নিচের দিকে আসার পরে এখানে তো এগুলো তো জানেন ড্যাশবোর্ড এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে আমার এগুলো তার আগেই চিনছেন আসেন এই জায়গা ওই যে আমরা গিক বলি না আমি এখন পর্যন্ত পাঁচটা গিক দিছি দেখেন আমরা যে গিক বলি এখন পর্যন্ত আমি পাঁচটা গিক দিছি ওই যে দেখেন একটা দুইটা এটা কিন্তু আমার দেখায় না এটা একটা ঝামেলা তিনটা চারটা আর একটা পাঁচটা আমার এই গিকে বর্তমানে একটা অর্ডার প্যাকটিভ আছে আপনার এই <clears throat> অর্ডারগুলা এইভাবে আপনার সরি গিকগুলো এইভাবেই প্রোফাইলে শো করবে এটা হচ্ছে আপনার প্রোফাইল ওকে তারপরে আসেন এই যে নিচে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন বায়ার আমার কি করছে এটা হচ্ছে আমি যদি নতুন গি ক্রিয়েট করি তাহলে এখানে ক্লিক করব এখান থেকে গিক ক্রিয়েট সেটা আলাদা ক্লাস একদম সম্পূর্ণ আলাদা ক্লাস সেই ক্লাসটা আমরা পরবর্তী কোনো সময় করবো পরবর্তী কোনো সময় কি নেক্সট ক্লাসেই আমাদের নেক্সট দুইটা ক্লাসেই এগুলো আমাদের নিয়ে আলোচনা আচ্ছা তারপরে আসেন দেখেন এগুলো হচ্ছে রিভিউ ওই যে আমাকে বায়ারগুলো রিভিউ দিছে আমি কাজ করে দিছিলাম সেই কাজের রিভিউ দিছে সেই রিভিউগুলো বায়ার রিভিউ আর ফেক অনেক ধরনের রিভিউ থাকে না ফেক রিভিউ জি স্যার আচ্ছা ফেক রিভিউ আরও পরে বুঝেন এখন এইভাবেই থাক বুঝতে পারছেন ফেক রিভিউটা আপনাদের ক্লাসের শেষের দিকে প্রশ্ন করেন এখন ফেক রিভিউ সম্পর্কে আলোচনা করলে আপনাদের মাথা গুলাই যাবে এটা আচ্ছা। একদম লাস্টের দিকে অর্থাৎ লাস্টের দিকে বলতে কি আপনাদের ফাইবারের ক্লাস হচ্ছে আজকে দুই নাম্বার ক্লাস টোটাল আটটা ক্লাস হইব ফাইবারের আট নাম্বার ক্লাসে আমার মনে করি কথা বুঝতে পারছেন আচ্ছা আসেন এখন দেখেন এটা হচ্ছে আমাকে বায়ার কি করছে রিভিউ দিছে এই যে দেখেন এটা হচ্ছে আমাকে রিভিউ দিছে ইউনাইটেড স্টেটের বায়ার কি বলছে আমার এক মাস আগে দিছে সে বলছে a great wealth of knowledge in setting a Facebook ads সে আমাকে বলছে ফেসবুক অ্যাডসের উপরে আমার ভালো একটা নলেজ আছে I was struggling on my own and couldn't generate any sales দেখেন আমি কি ছিলাম খুব কষ্ট করছিলাম খুব কষ্টে আছিলাম আমি সেলস জেনারেট করতে পারছিলাম না এটা নিয়ে খুব টেনশনে আছিলাম I acquire the service of Abrar BD and got my first sales with a within a few days দেখো আমি তার সাথে কাজ করতে শুরু করার কিছু দিনের মধ্যেই সে আমাকে প্রথম সেলসটা দিয়ে দেয় highly recommend and will be using his service again সে খুব বেশি ভালো মানের রেকমেন্ড মানে মানুষ কমান্ড করে দিছে অর্থাৎ আমাকে খুব ভালো কাজ করে দিছে এই জন্য আমি will be using his service again আমি তার কাজটা আবার নিব এভাবে দেখেন আরেকজন দিছে এভাবে দেখেন আরেকজন হচ্ছে কানাডিয়ান জলি উনি হচ্ছে another solid performance by the seller highly recommended to everyone hi certainly has the experience to help you grow on social media a rocks solid five star again and again দেখতে পাচ্ছ এইভাবে আপনাকে আমাকে কি করবে আমরা ভালো কাজের ফিডব্যাক দিবে এইভাবে যে আরেকজন দেখেন ইউনাইটেড ইউনাইটেড স্টেটের আপনার video wonderful job on the channel as from promised he increased both my subscribers as well as pay ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি আমাদের এইভাবে রিকমান্ড করবে তারপরে আসেন আমরা এই পর্যন্ত গেলাম এইদিকে আসেন এখানে আসলে দেখেন এই যে আমি এখন পর্যন্ত যা আর্ন করেছি মানে এই আর্নগুলো হচ্ছে চব্বিশ ডলার এগুলো হচ্ছে দেখাচ্ছে তার আগে আমি একটা উদ্র দেওয়া শেষ এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে চব্বিশ ডলার আছে এখানে আমি এই যে ছবির উপরে ক্লিক করলে কি আসবে আমার প্রোফাইল আসবে free refer get up hundred dollars যদি আমি এখান থেকে কাউকে ইনভাইট করি এবং সে এখান থেকে যদি অ্যাকাউন্টস করে তাহলে আমি একশো ডলার কী পাবো বেনিফিটেড পাবো ঠিক আছে বাট এইরকম কইরা এই ইনভাইট থেকে কাজ করানো একটু জটিলতা আছে জটিলতা কি বলি সে যদি স্ক্যামিং করে অর্থাৎ আপনি যাকে ইনভাইট করছেন সে যদি এই অ্যাকাউন্ট দিয়ে স্ক্যামিং করে কোনো বা ফ্রড কাজ করে তাহলে এই ড্রাইভারটা আপনার উপরে আসা পড়ব তখন তার সাথে আপনার অ্যাকাউন্টও ব্যানিশ হওয়ার সম্ভাবনা আছে কথা বুঝতে পারছে ব্যানিশ মানে নষ্ট হয়ে যাওয়া তারপরে সেটিংস সেটিংসটা তো দেখাইছি তারপরে বিলিংস বিলিংসটা হচ্ছে আরও পরে দেখাইব এখন বিলিংস থাক ওকে এখন আসেন উপরের এই বারটা না আচ্ছা এখন সুইচে বাইং আচ্ছা এটা তাই এটা পড়ে এটা আপনার অন্য ক্লাসে দেখেন তারপরে আসেন এই যে আছে ডাশবোর্ড ডাশবোর্ডে কী কী আছে এই জায়গার মধ্যে আছে ডাশবোর্ড আছে তারপরে আছে মেসেজিং আছে তারপরে আছে অর্ডার আছে গিগ আছে অ্যানালাইটিক্স আছে আর্নিং আছে কমিউনিটি আছে মোর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অপশন আছে আমরা এই আটটা অপশনের সাথে আগে পরিচিতি হব পরিচিত হব আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডটা কি ড্যাশবোর্ডটা হচ্ছে আমার এই যে দেখেন একটা অর্ডার এখন পেন্ডিং আছে আমার মাত্র দুই দিন তিন ঘন্টা সময় ডেট আছে আমার অর্ডারটা মানে অর্ডারটা টাইম আবার এক্সটেনশন করতে হইব কারণ আমি কাজ হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে পারিনি আচ্ছা এই যে দেখেন উনি একজন বায়ার ইউনাইটেড স্টেটের বায়ার ওনার সাথে আমার কাজ চলতেছে ওই যে দেখেন আমার একটা ড্যাশবোর্ডে আসলে কি হবে ড্যাশবোর্ডে আসলে দেখেন আমার রেসপন্স রেট এটা দেখাচ্ছে এই জায়গাটা দেখাচ্ছে আমরা এই জায়গাটা ড্যাশবোর্ডে আসলাম আমাদের এই জায়গাটা একটু দেখাচ্ছে দেখেন এই জায়গাটা নিয়ে আমরা একটু পরিচিত হই এখানে দেখেন আমাদের দেখাচ্ছে আমাদের inbox response rate hundred percent হ্যাঁ আমরা যে ইনবক্সে যে আমরা যে আমি যে রেসপন্স করছি মানে মানুষ যে আমার নক করছে সেই নকের আমি যে আনসার করছি সেই আনসারটা আমার হান্ড্রেড পারসেন্ট এখানে আমি কোনো সলচাতুরির অপশন নেইনি কোনো চিন্তাধারা অন্য কোনো চিন্তাধারা করিনি এই জন্য আমার ভিডিওটা কি রেকর্ড হচ্ছে 100% কি ভিডিওটা কি রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে তো 19 মিনিট 55 সেকেন্ড হয়েছে আচ্ছা।, আচ্ছা এটা হচ্ছে আমার রেসপন্স ইনবক্স রেসপন্স রেট অর্থাৎ মেসেজে আমার মানুষ যে কথা বলছে আমার সাথে আমি তারে যে রেসপন্স করছি তার সাথে রেসপন্সগুলো হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো চলচাতুরি করিনি তারপরে হচ্ছে আমার ইনবক্স রেসপন্স রেট আবার হচ্ছে ইনবক্স রেসপন্স টাইম এটা হচ্ছে আমি যে মানুষকে আনসার করি কেউ যদি আমাকে নক করে তাহলে আমি এক ঘন্টার ভিতরে তাকে আনসার করতে পারি কথা বুঝতে পারছেন আপনি বলে একটা জিনিস মনে রাখবেন কোনো বায়ার যদি আপনাকে মেসেজ করে তার প্রথম মেসেজের আনসারটা রেট আসে এরপরের মেসেজগুলোর আনসার আপনি যদি যেমন আজকে আমি একটা বায়ারে আমার রাত্রে দুইটার সময় আনসার মেসেজ করছে সে তার সাথে আগে আমার মেসেজে অনেক চ্যাট হয়েছিল সে আজকে রাত্রে দুইটার সময় আনসার করছে আমি সকাল ছয়টার সময় তার আনসার করছি এতে আমার রেসপন্স রেট নামেনি কী জন্য নামেনি কারণ ওই বায়ারটাকে আমি আগে সে যখন আমাকে নক করছিল তখন আমি ইনস্ট্যান্টলি কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ভিতরেই তারা আমি কয়েক মিনিট কি কয়েক সেকেন্ডের ভিতরেই আমি তখন আমার হাতেই মোবাইল ছিল মোবাইলে ব্রাউজিং করতেছিলাম আমি টিপতেছিলাম আর ফেসবুকিং করতেছিলাম তো এই জন্য কয়েক সেকেন্ডের ভিতরে আমি তার আনসার করতে পারছিলাম এই জন্য আজকে রাত্র দুইটার সময় সে আমাকে কম মেসেজ করার পরেও আমি সকালে মেসেজ করছি তারপরে আমার রেসপন্স রেট নামছে না এজন্য আমার রেসপন্স রেটের জন্য যে রেসপন্স রেটের যে বিষয়টা কাউন্ট হয় সেটা হচ্ছে আপনি প্রথম রেসপন্সের প্রথম আনসারটা আপনি কত দেরি করে দিচ্ছেন আপনি কি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন নাকি খুব দেরি করে দিচ্ছেন সেই বিষয়টা এই জায়গা থেকে কি হয় কাউন্ট করা হয় তারপরে হচ্ছে অর্ডার রেসপন্স অর্ডার রেসপন্সটা হচ্ছে আপনি যদি যে অর্ডারটা দিলেন হ্যাঁ সেই অর্ডারটা যদি আপনি যদি দেন যে অর্ডারটা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দেন ভালো মানের দেন এতে আপনার বায়ার আপনাকে ফিডব্যাক দেখ না দেখ যদি আপনাকে ব্যাড কমেন্টস না দেয় তাহলে আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর যদি কেউ ব্যাড কমেন্টস দিয়ে দেয় তাহলে এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট থেকে কমে আসবে পার্সেন্টেজ কমে আসবে আর এই পার্সেন্টেজটা যদি কোনো কারণে কমে যায় তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা খুবই মুসিবতের একটা সিস্টেম হয়ে যায় আবার এটা উঠাইতে অনেক টাকাও খরচ করতে হইব প্লাস আপনাকে অনেক মানে কি বলেন আপনাকে অনেক স্ট্রাগল করতে হইব সুতরাং এই জায়গাটা এই জায়গাটা আমাদের খুবই কেয়ারফুল প্রথম দিকে কয়েকটা আটটা দশটা অর্ডারের কাজ করে নিলে আর তেমন একটা ঝামেলা হয় না কিন্তু প্রথম দিকের অর্ডারগুলো নিতে হইলে আমার খুব হিসাব করে নিতে হইব যে এই বায়ারটার সাথে একদম ক্লিয়ারেন্স আলোচনা কুইডা তারপরে আমি কাজটা করতে হইব কজ কারণটা হচ্ছে কারণটা হচ্ছে কি এই এই কারণ হচ্ছে এই জায়গা থেকে আপনি যদি প্রথম অর্ডারে যদি কোনো কারণে প্রথম এক দুইটা তিনটা অর্ডারের ভিতরে যদি কোনো কারণে আপনি ব্যাড রিভিউ খান তাইলে কিন্তু আপনার অনেক সমস্যা হইব আর যদি ব্যাড রিভিউ না খেয়ে এভাবে রাখতে পারেন অর্থাৎ যদি আপনি রিভিউ নাও দেন বায়ার যদি রিভিউ নাই দে তারপরেও আপনি সমস্যা পড়বেন না কারণ রিভিউ না দিলেও আপনার এই জায়গাতে হান্ড্রেড পারসেন্ট অর্ডার রেসপন্স থাকবে অর্থাৎ আপনি যে অর্ডার দিছে অর্ডার যে দিচ্ছেন রেসপন্সটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাটা ক্লিয়ার থাকবে তারপরের বিষয় হচ্ছে delivery time delivery time delivery টাইমটা হচ্ছে আপনি যে টাইমে অর্ডারটা ডেলিভারি দেওয়ার কথা সেই ঠিক সেই টাইমেই আপনি কি অর্ডারটা ডেলিভারি দিতে পারছেন নাকি অটোমেটিকলি অর্ডার ডেলিভারি দিতে পারেননি কোনো কারণে ঝামেলা হয়েছে তাহলে আপনার অর্ডার হান্ড্রেড পারসেন্ট থাকবে না আর যদি টাইম মতো ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার রেসপন্স টাইম সবই ভালো থাকবে এখন মনে করেন আমি বলছি আপনাদের প্রথমে যে আমার এই অর্ডারটা টাইম এক্সটেনশন করতে হইব অর্ডারের টাইম বায়ারের সাথে কথা বললে যদি অর্ডারের টাইম এক্সটেনশন করেন তাহলে সেটাতে কোনো সমস্যা নাই জটিলতাও নাই কারণ বায়ারের সাথে আপনি তার সাথে কম কথা বইলা কমিটমেন্ট কইরা তার সাথে টাইম এক্সটেনশন করছেন বায়ারও টাইম এক্সটেনশন অ্যাকসেপ্ট করে দিয়ে দিছে দেড়শিট এটাই হচ্ছে মানে কোনো সমস্যা আর নাই এতে আপনার রেট কমবে না তারপরে হচ্ছে হচ্ছে order completion rate order completion rate হচ্ছে আপনি যে অর্ডারটা দিচ্ছেন সেই অর্ডারটা আপনি কমপ্লিট করছেন যদি আপনার বায়ার রিভিউ দিক না দেখ সেটা প্রশ্ন না আপনার বায়ার যদি ব্যাড রিভিউ না দেখ অর্থাৎ ব্যাড রিভিউ দেখ আর ভালো রিভিউ দেখ আর খারাপ রিভিউ দেখ সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনি যদি অর্ডারটা টাইম মতো দিয়ে দেন তাহলে সেটা হচ্ছে অর্ডার কমপ্লিশন আর যদি আপনি অর্ডার যদি টাইম মতো না দেন কোনো কারণে অর্ডার ক্যান্সেল হয়ে যায় বায়ার ক্যান্সেল করে অথবা আপনি নিজেই ক্যান্সেল করেন তাহলে এই জায়গা থেকে আপনার অর্ডার কমপ্লিশন রেটটা কমে আসবে কথা বুঝছেন তবে অর্ডার কমপ্লিশন রেট কমে গেলে আপনার জন্য খুব একটা ক্ষতিকারক বিষয় না সবচেয়ে ক্ষতিকারক বিষয় হচ্ছে আপনার অর্ডার রেসপন্স রেট আর ডেলিভারি টাইম এই দুইটা বিষয় হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাথে গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইনবক্স রেসপন্স টাইম তারপরে সবচেয়ে বেশি হচ্ছে অর্ডার রেসপন্স রেট এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটা যদি আপনার ফল্ডে থাকে তাহলে আপনার গিগ জীবনেও র্যাঙ্ক করবে না তারপরে হচ্ছে এখানে আমি আগস্ট মাসে কত টাকার ইনকাম করছি না এখনো আগস্ট মাসে কোনো টাকা ইনকাম করতে পারিনি স্যার অর্ডার রেসপন্স রেট বলেন তো স্যার আবার কি অর্ডার রেসপন্স রেট হচ্ছে আচ্ছা অর্ডার রেসপন্স রেট হচ্ছে অর্ডারে আপনি যে অর্ডার রেসপন্স করছেন অর্ডারটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন অর্ডারের কাজ করছেন আপনার অর্ডারে বায়ার যে আপনাকে রিভিউ দিছে গুড রিভিউ দিলে এখানে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স আর ব্যাড রিভিউ দিলে রেসপন্সটা কমে আসবে অর্থাৎ আপনার যদি বায়ারের কাজ পছন্দ হয় নাই আপনার সার্ভিসটা বায়ারের পছন্দ হয়নি এই পছন্দ না হওয়ার কারণে বায়ার বলছে মনে হয় একটা খারাপ কথা বলে ফেলছে বলছে বায়ার এটা ভালো সেলার না কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়নি আমি তার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাইনি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বলে দিল তাইলেই আপনার এখান থেকে অর্ডার রেসপন্স কমে যাবে আর আপনার অর্ডার রেসপন্স কমে যাওয়া মানেই হচ্ছে আপনার অ্যাকাউন্টের অবস্থা বিপদে পড়া কথা বুঝতে পারছেন এই জায়গাটা আমাদের খুবই কেয়ারফুল বুঝতে পারছেন <clears throat> আচ্ছা তারপরে আরো কি আছে আচ্ছা এখানে দেখেন এই যে আমি এখন পর্যন্ত যতজন মানুষের সাথে কন্ট্যাক্ট করছি প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে আমি দেখতে পারবো এই যে আছে এই যে দেখেন আজকে এই যে চোদ্দ ঘন্টা আগে আমি একজনের সাথে কথা বলছি এই যে চোদ্দ ঘন্টা আগে একজনের সাথে কথা বলছি চার দিন আগে একজনের সাথে কথা বলছি তারপর এক সপ্তাহ আগে একজনের সাথে কথা বলছি দুই সপ্তাহ আগে একজনের সাথে কথা বলছি এক মাস আগে একজনের সাথে কথা বলছি আরও আছে আরও আছে এইভাবেই যে দেখেন এভাবে স্কল করে আমি অনেক মানুষের সাথে কথা বলছি তো এগুলো আপনি ওই যে মেসেঞ্জারের মতো কথা বুঝতে পারছেন এই অপশনটা আপনার মেসেঞ্জারের মতো এটা আরও দেখাইবো আরও সামনে আছে আচ্ছা এখানে যদি আপনি ভিউ অল দেন তাহলে ইনবক্সে যত মানুষ আছে সবাইকে একসাথে ভিউ অল দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট অর্ডার থাকে তাহলে আপনি এই অর্ডারটা এই জায়গার মধ্যে দেখতে পারবেন যে এখানে অর্ডার দেওয়া আছে আপনি দেখাইতে পারবেন কাউকে স্ক্রিনশট দিয়ে অথবা স্ক্রিন শেয়ার করেও আপনি তাকে দেখাইতে পারবেন তো এই অপশনগুলো এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু যত জায়গায় যা আলোচনা করছি সবই আমাদের এই এই অপশন হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড আমরা সেই ড্যাশবোর্ডটা আলোচনা করছি আসেন মেসেজিং মেসেজিংয়ে দুইটা অপশন একটা হচ্ছে নোটিফিকেশন একটা হচ্ছে ইনবক্স নোটিফিকেশন হচ্ছে আপনি ফাইবার থেকে যদি বিশেষ কোনো নোটিফিকেশন দেয় কোনো নোটিশ দেয় কোনো ইনফরমেশন দেয় সেটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে এসে দেখবো দেখাইব এখানে আপনি দেখবেন এক মানে জয়টা নোটিফিকেশন আসুক একটা আসলে এক না আসলে জিরো বেশি আসলে আরও বেশি ইনবক্স ইনবক্স হচ্ছে আমরা মেসেঞ্জারে যেভাবে কথা বলি মেসেঞ্জার ওই মেসেঞ্জার এই মেসেঞ্জারে হচ্ছে আপনাকে কেউ নক দিলে ইনবক্সে দেখাইবে যে আপনাকে কেউ নক দিছে এখান থেকে কি আপনি এই যে ওই জায়গার মধ্যে ক্লিক করলেন ওনার সাথে আমি কথা বলছি এই যে দেখেন আজকেই কথা বলছি ওই যে আজকে কথা বলছি এই যে দেখেন তেরো আগস্ট আটটা চব্বিশে ওনার সাথে কথা বলছি তারপরে এই যে দেখেন অনেক কথা হয়েছে উনি এখন অনলাইনে আছে যাই হোক উনি হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষ ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলছে আগামী বুধবার দিন আমাকে অর্ডার করবে ওনার সাথে আমার ডাইরেক্টলি একদম গুগল মিটের মধ্যে মিটিং হয়েছে আজকে সকাল সাড়ে দশটায় তো উনি মানে আমার কথাবার্তা ইত্যাদিতে ইনফরমেশন হইয়া মানে আমার সাথে অ্যাপ্রিসিয়েট হইয়া কথা বলছে যে আমি কাজ করাবো এখন এখানে প্রশ্ন হচ্ছে আমি এই জায়গার মধ্যে কি আদান প্রদান করতে পারবো আর কি আদান প্রদান করতে পারবো না সেই বিষয়টা আমার জানতে হইব ঠিক আছে এখানে একটা বিষয়ে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনি কোনো পার্সোনাল কোনো ইনফরমেশন আদান প্রদান করতে পারবেন না কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো ইমেল কোনো <clears throat> ফেসবুক আইডি বলেন ইনস্টাগ্রাম আইডি বলেন কোনো কিছুই আপনি ইনফরমেশন এখান থেকে আদান প্রদান করতে পারবেন না এখন কেন পারবেন না কারণ যদি আপনি কোনো কিছু কোনো ইনফরমেশন আপনাকে আদান প্রদান করেন তাহলে আপনাকে বা সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে সিজ করে দিবে এখন মনে করেন কোনো বায়ার হ্যাঁ অনেক বায়ার আছে আপনাকে বলবে কামিং অন হোয়াটসঅ্যাপ তখন আপনি সাথে সাথে বলবেন please I don't accept it because Fiverr doesn't allow to any information without Fiverr and any contact in in without Fiverr আপনি বলবেন যে ফাইবার কোনো এরকম কোনো ফাইবারের কোনো প্লেস ছাড়া ফাইবার ছাড়া অন্য কোথাও সে কন্ট্যাক্ট কি করে না অ্যাকসেপ্ট করে না সুতরাং I am sorry for that যত কিছু আপনার whatever your all information take to in here আপনি বলবেন যে আপনার যত ইনফরমেশন আপনি সব কিছু ওই জায়গার মধ্যে দেন এমন এক্সাম্পল আপনি অর্ডারটা কমপ্লিট করে মানে অর্ডার হয়ে গেল অর্থাৎ সে যদি অর্ডার দিয়ে দেয় তাহলে অর্ডার দেওয়ার পরে আপনি আপনি তাকে দিতে পারবেন আপনার ফেসবুক আইডি দিতে পারবেন সে আপনার ফেসবুক আইডি দিতে পারবে সে তার ওই কী দিতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবে হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক চ্যাটিংকেও দিতে পারে আপনি তার সাথে তার সে আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটটা দেখেন আপনি আমার ওয়েবসাইটটা দেখা বলেন আমার এই ওয়েবসাইটটা দিয়ে কাজ করতে পারবেন অথবা আমার ফেসবুক আইডি দেখেন আমার ফেসবুক আইডি দিয়ে কাজ করতে পারবেন কি না এই এই আইডিতে কাজ করতে পারবেন কি না অথবা সে তার ইউটিউব দিবে ইউটিউব দিয়ে বলবে আমার চ্যানেলটা দেখেন এই চ্যানেলে কাজ করতে পারবেন কি না তো এগুলো আপনি ভিজিট করে বলবেন হ্যাঁ আমি ভিজিট করছি দেখছি দেখা ঠিক আছে আমি কাজ করতে পারবো অথবা আমি না ঠিক আছে এই যে লিঙ্কগুলো এই জায়গার মধ্যে প্রোভাইড করবেন বা বায়ার যে লিঙ্কগুলো প্রোভাইড করব এই লিঙ্কগুলোর সাথে সাথে ফাইবার কিন্তু অথোরাইজ করে তখন আপনি যে লিঙ্কে ঢুকছেন অর্থাৎ কোনো বায়ারের ওয়েবসাইটে ঢুকছেন বায়ারের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু বায়ারের আপনার পার্সোনাল ইনফরমেশন দেয়া থাকে বায়ারকে আপনি কি ওই ওয়েবসাইটের মাধ্যমে তার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আপনি তার সাথে পার্সোনালি কোনো যোগাযোগ করতেছেন কি না সেটা কিন্তু ফাইবার ফাইন্ড আউট করতে পারে ফাইবার ফাইন্ড আউট করতে পারে তার এত বড় প্লাগ সেট করা এই জন্য আপনারাও এটা ফলো রাখবেন তবে আরও কিছু টেকনিক আছে বিশেষ কিছু টেকনিক আছে সেগুলো আপনাদের কোর্সের শেষের দিকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইবারের ক্লাসেও না একদম কোর্সের শেষের দিকে কিভাবে আপনারা একজন বায়ারের পার্সোনাল ইনফরমেশন নেবেন বা কিভাবে আপনি বায়ারের পার্সোনাল ইনফরমেশন দিবেন সেই বিষয়গুলা আমি বিস্তারিত কোর্সের শেষের দিকে আলোচনা করব যেমন আজকেই আমি বায়ারকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি একটা টেকনিকে দিছি সেটা ফাইবার বুঝতে পারছে না এই টেকনিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কইরা আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছে তারপরে গুগল মিটে মিটিং করছে আমার সাথে তো সো আপনিও ওইভাবে দিতে পারবেন তবে সেটা আর একটু অ্যাডভান্স লেভেলে এত তাড়াতাড়ি এগুলা নিয়ে আমাদের বাবার প্রয়োজন নাই এখানে আপনি চ্যাট করবেন হাই হ্যালো হাওয়ারও দিতে পারবেন সমস্যা নাই নাইস টু মিট এগুলো দিতে পারবেন তারপরে আপনি কি বলতে পারবেন বায়ারকে ফ্রেন্ডও বলা যায় না স্যারও বলা যায় না ঠিক আছে অনেকে ফ্রেন্ড বললে এখন আপনার ওই বায়ার আপনার সেম এজেস না বৃদ্ধ না অন্য কিছু সেটা তো আপনি জানেন না সো আপনি জানার আগ পর্যন্ত আপনি কিভাবে তাকে ফ্রেন্ড বলবেন তো আপনি তাকে ফ্রেন্ডও বলবেন না আপনি তাকে স্যার বলবেন না অনেক ক্ষেত্রে হয় কি অনেক দেশের মানুষ হচ্ছে স্যার শব্দটাকে তারা উইদাউট টিচার ছাড়া কার সাথে স্যার ব্যবহার করে না উইদাউট টিচার ছাড়া অর্থাৎ স্যার শব্দটা শুধু তারা টিচারকেই মিন করে টিচার ছাড়া অন্য কাউকেই তারা স্যার শব্দটাকে অ্যাকসেপ্ট করে না সো আমরা স্যার শব্দটাও আমি একজন বায়ারকে একবার স্যার বলছিলাম ফাইবারে সে আমাকে বলছে আপনি আমি আপনার কেমন ধরনের স্যার হই আমি আপনাকে কবে টিচ করছি আমি কি আপনাকে কখনো টিচিং করছি তখন আমি অনেক লজ্জা পাইছি তার কাছে সরি বলছি আরেকটা বিষয় হচ্ছে কোনো ভুল হইলে খুবই তাড়াতাড়ি তাদের কাছে সরি সরি বলবেন যত তাড়াতাড়ি সরি বলবেন তত তারা খুশি তারা থ্যাংক ইউ আর সরি এই দুইটা শব্দকে খুবই খুবই মূল্যায়ন করে আপনি ভুল করছেন সাথে সাথে আপনি সরি বলছেন সে সাথে সাথেই খুশি হয়ে যাব আপনি খুশি হয়েছেন তাকে থ্যাংকস অ্যালট দিলেন আপনি অথবা জাস্ট থ্যাংকস দিলেন সে সাথে সাথে খুব খুশি অর্থাৎ এই দুইটা শব্দকে তারা খুবই মূল্যায়ন করে থ্যাংকস দেওয়া মানে আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন হ্যাঁ কৃতজ্ঞ মানুষকে তারা খুবই শ্রদ্ধা করে আর সরি বলছেন আপনি ভুল স্বীকার করছেন তারা ভুল স্বীকার মানুষগুলোকে খুবই কারণ এটা বলে যে হ্যাঁ সে বুধ তার ভুল বুঝতে পারছে সাথে সাথে আপনারে সে ক্ষমা করে দিবে কিন্তু যদি আপনি সরি অথবা থ্যাংকস না বলেন থ্যাংকস না বললেও আপনি ততটা বিপদে পড়বেন না যতটা বিপদে পড়বেন একটা ভুলের কারণে সরি বলছেন না স এটা আমাদের মাইক থেকে সরাইতে হবে যদি কারো সরি বলার অভ্যাস কম থাকে সেটা আজকে থেকেই সরি বলার অভ্যাস আমাদের তৈরি করতে হবে আর যদি কারো থ্যাংক ইউ দেওয়ার অভ্যাস কম থাকে তাহলে আমাদের থ্যাংক ইউ দেওয়ার অভ্যাসটাও বাড়াইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইটুকু দেখলাম তারপরে অর্ডার আসেন অর্ডার অর্ডার এই যে দেখেন এখানে আমাদের আমি এই যে দেখেন গত কিছুদিনের মধ্যে যে অর্ডারগুলো কমপ্লিট করছি এগুলা ওই যে দেখেন এই অর্ডারগুলো এইটাই এই অর্ডারটাই আমি এখন পর্যন্ত একবার এক্সটেনশন টাইম অলরেডি করে ফেলছি এটা আমার এই জায়গার মধ্যে দেখাচ্ছে তাহলে এইটা দেখাচ্ছে আর অ্যাক্টিভ অর্ডার এই যে অর্ডারটা আগে দেখছিলাম এটাই আমার এখানে অ্যাক্টিভ অর্ডার দেখাচ্ছে এখান থেকে আমি কাজ করতে পারবো এই যে কমপ্লিট ছয়টা দেখাচ্ছে ক্যান্সেল একটা হয়েছে আমার সবগুলোই দেখাচ্ছে অ্যাক্টিভ একটা দেখাচ্ছে তা আপনারা সব কিছুই এই জায়গা থেকে এইভাবে দেখতে পারবেন তারপরে আসেন গিগস গিগসে ক্লিক করলাম গিগসে ক্লিক করার পরে এই জায়গাটা আমরা সবাই অন করে রাখবো accepting customer order custom order আমরা যদি কেউ অর্ডার কোনো বায়ার অর্ডার দেয় এই মুহূর্তে তাহলে আমরা এটা অ্যাকসেপ্টিং করব। এটা অটোমেটিক যেন অ্যাকসেপ্ট হয়ে যায় সেটা আমরা দেখাইব আচ্ছা এখন <coughs> একটা বিষয় দেখেন এই যে দেখেন আমি এই জায়গা থেকে এই যে গিগে আসছি গিগে আসার পরে আমার এই জায়গার মধ্যে দেখাচ্ছে আমি পাঁচটা গিগ আমার কি আছে অ্যাক্টিভ আছে কয়টা গিগ পাঁচটা গিগ এখানে দেখেন এই জায়গার মধ্যে আছে 30 দিন লাস্ট 30 দিনের হিসাব এই যে প্রথম নম্বর গিগের লাস্ট 30 দিনের হিসাব হচ্ছে ইমপ্রেশন এই জায়গার মধ্যে আসেন এটা হচ্ছে ইমপ্রেশন এটা হচ্ছে impression nine point seven K এটা হচ্ছে ক্লিক একশো চারটি অর্ডার একটি হ্যাঁ আর ক্যান্সেল জিরো এখন দেখেন ইমপ্রেশন কি ইমপ্রেশনটা হচ্ছে আমি আপনাদের দেখাই অ্যাডস ক্যাম্পেইন দিলাম একটা ট্যাগ সার্চ দিলাম সার্চ দিয়ে এই যে দেখেন এই যে দেখেন আমরা আমাদের এই ট্রেকটা সার্চ দেওয়ার কারণে কয়েকটা গিগ আমাদের চোখের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই কয়েকটা গিগ আমাদের চোখের সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গিগগুলো আমার চোখের সামনে আসছে এই চোখের সামনে আমার গিগগুলো আসার কারণে আমার জন্য এখানে একটা ইমপ্রেশন যুক্ত হয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে ক্লিক ক্লিকটা হচ্ছে যদি আমি এই গিকটার মধ্যে এভাবে ভিজিট করলাম ক্লিক করলাম একটু অপেক্ষা করেন আসো আচ্ছা এভাবে কি করলাম আমি এই এই গিগের মধ্যে ঢুকলাম ঢুকে এইটা পড়তেছি এই যে are you looking for marketer with more than eight years marketing and advertising working experience এই যে বিষয়গুলো আমরা এগুলো দেখতেছি দেখতেছি ঘুরতেছি উনিও জুন দুই হাজার বাইশে মেম্বার হয়েছে জুন দুই হাজার বাইশে মেম্বার হয়ে উনি কাজ কয়টা করছে না ওনার রিভিউ নাই উনি অর্ডার কমপ্লিট করেনি কিন্তু উনি ফার্স্ট পেজে চলে আসছে উনি উনি কি লেভেলের খেলা হ্যাঁ, হ্যাঁ? উনি কি লেভেলের খেলা একটু জুড়ে বলেন কি লেভেলের খেলা মানে কোন লেভেলের খেলার উনি হ্যাঁ উনি একদম নিউ সেলার ফার্স্ট পেজে চলে আসছে জুন দুই হাজার বাইশে উনি অ্যাকাউন্ট হ্যাঁ জুন দুই হাজার বাইশে উনি অ্যাকাউন্ট ওপেন করছে উনি এরপরেও ফার্স্ট পেজে চলে আসছে এটা কিভাবে আসা যায় কিভাবে কাজ করতে হবে সব আমাদের আপনাদের সাথে আলাপ আলোচনা করব উনি উনি হংকংয়ের মানুষ ফ্রম হংকং উনি হংকংয়ের মানুষ এই জন্য বিদেশি বায়ার সেলারদের একটু প্রায়োরিটি দেয় অন্য দেশের বাংলাদেশ ছাড়া অন্য দেশের সেলারদের একটু প্রায়োরিটি দেয় কারণ অন্য দেশের সেলাররা কম খুবই কম মানুষ থাকে জন্য যাই হোক এইভাবে এইভাবে ওই যে উনার এখানে ঢুকছি এটা হচ্ছে একটা ক্লিক এই একটা ক্লিক ক্লিক মানে হচ্ছে আপনি আমার অ্যাকাউন্টে মানুষ ডুইকে আমার অ্যাকাউন্টটা দেখছে পড়ছে অর্ডার তো দেখছেন আমি অর্ডার যদি আপনি রিসিভ করেন সেটা হচ্ছে অর্ডার এখানে আসেন আপনি সাত লাস্ট সাত দিনের রেজাল্ট আনতে পারবেন লাস্ট সাত দিনের রেজাল্ট যদি দেই লাস্ট সাত দিনের রেজাল্ট এলো না লাস্ট হ্যাঁ, সাত দিনের রেজাল্ট লাস্ট সাত দিনের রেজাল্ট দেখেন আমার এটাতে নয়শো একচল্লিশটা ইমপ্রেশন ওটা খালি কমতেইছে কমতেছে একটা ডাউনে চলে গেছে আমি একটা এডিট দিছিলাম এডিট দেওয়ার কারণে ফার্স্ট পেজ থেকে একদম ডাউনে চলে গেছে এই যে দেখেন এখানে আপনি প্রতিদিন কি পরিমাণ ইমপ্রেশন অর্থাৎ ছয় তারিখে আমার গিগে ষোলোটা ইমপ্রেশন আসছে সাত তারিখে একশো আঠারোটা আবার আট তারিখে বা চারশো বিয়াল চব্বিশটা নয় তারিখে একশো আটচল্লিশটা দশ তারিখে উনআশি এগারো তারিখে তেত্রিশ বারো তারিখে তেইশ একদম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এভাবে এভাবে প্রত্যেকটার মধ্যে আছে আপনি প্রত্যেকটার মধ্যে আছে তারপরে এখানে আমার এই গিগের মধ্যে একটা ক্লিক আসছে এগুলাতে ক্লিক নাই এটার মধ্যে লাস্ট সাত দিনে তেইশটা ক্লিক আসছে ওইভাবে আপনি কি করবেন দেখতে পারবেন আপনার সাত দিনের লাস্ট সাত দিনের হিসাব দেখতে পারবেন লাস্ট চোদ্দো দিনের হিসাব দেখতে পারবেন লাস্ট তিরিশ দিনের হিসাব দেখতে পারবেন এই যে লাস্ট এখানে এখানে চোদ্দো দিনের হিসাবে আসেন চোদ্দো দিনের হিসাবে এই যে two point nine K last তিরিশ দিনের হিসাবে আসলে দেখেন আমার nine point seven K impression last দুই মাসের হিসাবে যদি আসেন তাহলে আমার আঠারো কে ইমপ্রেশন লাস্ট তিন মাসের হিসাবে আসেন দেখেন যত আসবেন তত বাড়বে তত লাস্ট ছয় মাসে লাস্ট ছয় মাস তো আমার আমার ঘেরি আমার অ্যাকাউন্টেরই মেয়াদে কোনো ছয় মাস হয়নি যাই হোক এইভাবে আমরা এই জায়গা থেকে সব কিছু হিসাব নিকাশ করতে পারবো আমার এখানে যদি ইমপ্রেশন বাড়ে তাহলে আমার গিকটা র্যাঙ্কে উঠতেছে আমার এখানে যদি ইমপ্রেশন কমে তাহলে আমার গিকটা ডাউনে আসতেছে এটা আমার বুঝতে হবে আমার এখানে যদি ক্লিক বাড়ে তাহলে আমাকে বুঝতে হবে যে আমি উপরের দিকে আসি এবং মানুষ আমার গিগের ভিজিট করতেছে আমার এগুলা পড়তেছে বিষয়টা বুঝতে পারছেন বিষয়গুলো আমাদের এভাবে জানতে হবে আচ্ছা তার সাথে হচ্ছে কি আরও কি জানি মনে হয়েছিল তাইলে আমরা এখান থেকে ইমপ্রেশন মানে কি ক্লিক মানে কি অর্ডার ক্যান্সেলেশন এগুলো তার বুঝেন আরেকটা বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে ক্লিক করেন আমরা কোনো আমাদের কোনো গিগকে দেখব যদি আমরা দেখতে চাই তাহলে প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করলে আমরা আমাদের গিগকে দেখতে পারবো এই যে দেখেন আমার এই গিগটা ওপেন করলাম আমার এই গিগটার মধ্যে দেখেন তিনটা অর্ডার কমপ্লিট করছি একটা অর্ডার ফেন্ডিংয়ে আছে অর্ডার ইন কিউ মানে হচ্ছে একটা অর্ডার পেন্ডিং আছে যদি আমরা গিটটাকে এডিট করতে চাই তাহলে এখানে ক্লিক করব এডিট হয়ে যাবে সেটা আরও পরে ক্লাসে আরও আসবে আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আসবে কারণ এগুলা এখন জাস্ট পরিচিতি দিচ্ছি আপনাদের ঠিক আছে আচ্ছা তারপরে যদি আপনি আরও কিছু চান এডিট করতে চান সব কিছু এখান থেকে পারবেন আপনি ওকে তারপরে আসেন কি ফেন্ডিং অ্যাপ্রুভাল পেন্ডিং অ্যাপ্রুভালটা হচ্ছে যদি আপনার কোনো গিগ এখনও অ্যাপ্রুভ দেয় নাই ফাইবার অ্যাপ্রুভ দেয় নাই আপনি গিগ দিচ্ছেন কিন্তু সে আপনাকে অ্যাপ্রুভ দেয় নাই এভাবে যদি দেন তাহলে আপনি এভাবে এখানে থাকবে পেন্ডিং অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট মডিফিকেশন আপনার যদি কোনো গিগ যদি আপনার পেন্ডিংয়ে থাকে তাহলে সেই গিগটাকে আপনি কী বা কী কী মডিফিকেশন করতে হইব সেই মডিফিকেশনটা দেওয়ার জন্য এখানে কিছু ইনফরমেশন ফাইবার দিয়ে থাকে অথবা আপনার গিগের মধ্যে অটোমেটিক শু করে সেগুলা ড্রাফটের মধ্যে কোনো গিগ যদি ফাইবার অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ থেকে ক্যান্সেল করে ফেলে তাহলে এটা ড্রাফটে চলে আসে ডিনাইড যদি হয় তাহলে এখানে আসবে পজ যদি কোনো কারণে গিগ যদি আপনি স্টপ করে দেন তাহলে সেটা এখানে চলে আসবে ওকে তারপরে আসেন অ্যানালাইটিক্স ওভারভিউ এটা হচ্ছে সেলিংসের আপনার মান্থলি সেলিংসের এভারেজ কত আমার six point five two order completion ছয়টি আরও আছে ইন প্রসেস আমার হান্ড্রেড পার্সেন্ট আছে তারপরে হচ্ছে কমপ্লিট লাস্ট থার্টি ডেজ আমার লাস্ট থার্টি ডেজের মধ্যে আসছে না আচ্ছা এখন আসেন এটা হচ্ছে নিউ সেলার এটা level seller level two seller top rated এখন দেখেন এখানে আমরা চারটে অপশন দেখতেছি এটা হচ্ছে নিউ সেলার আচ্ছা এটা হচ্ছে নিউ সেলার আপনি নতুন যখন ওপেন করবেন তখন আপনার পজিশন ওখানে থাকবে তারপর হচ্ছে লেভেল ওয়ান সেলার যখন আপনি লেভেল ওয়ান সেলার অ্যাপ্রুভাল পাবেন তখন আপনার এই পজিশন ওইটাতে আসবে তারপর হচ্ছে লেভেল টু সেলার যখন যদি আপনি লেভেল টু সেলার অ্যাপ্রুভাল পান তাহলে আপনার পজিশন এই জায়গার মধ্যে আসবে তারপরে যদি আপনি টপ রেটেড সেলার পজিশন পান তাহলে আপনি টপ রেটেড সেলারের পজিশনে চলে আসবেন এখন চলে আসেন আমরা বুঝি যে আমাদের দেখেন ইনবক্স রেট থার্টি ডেজ ঠিক আছে সব ঠিক আছে অর্ডারও আমাদের কমপ্লিট ঠিক আছে এখান থেকে আমরা এগুলাই আগে আলোচনা করে ফেলছি এগুলা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই এখন এই জায়গাতে আমরা কিছু পরিচিত হই এই জায়গাটা এই জায়গাটা আমরা কিছু আলোচনা করি আমরা যদি লেভেল ওয়ান সেলার থেকে লেভেল টু সেলারে আসতে হয় লেভেল টু সেলারে যদি আমরা আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে লাস্ট ষাট দিনের ভিতরে লাস্ট ষাট দিনের ভিতরে আমাকে মিনিমাম দশটি অর্ডার কমপ্লিট করতে হবে এবং পাঁচশো ডলারের কাজ করতে হবে লাস্ট ষাট দিনের ভিতরে আমাকে কি করতে হবে মিনিমাম দশটি অর্ডারের কাজ করতে হবে এবং সর্বনিম্ন পাঁচশো ডলারের কাজ করতে হইব তাহলে আমি লেভেল ওয়ান সেলার হতে পারবো লেভেল ওয়ান সেলারের পর থেকে আসলাম লেভেল টু সেলার আমরা যখন লেভেল ওয়ান সেলার থেকে লেভেল টু সেলারে মডিফাই করব ক্রস করব তখন আমাদের কি করতে হইব তখন আমাদের একটা কাজ করতে হইব যে আমাদের লাস্ট নব্বই দিনের ভিতরে মিনিমাম তিরিশটা অর্ডার কমপ্লিট করতে হইব এবং আমাদের দুই হাজার ডলার ইনকাম করতে হইব দুই হাজার ডলার ইন্টু হচ্ছে চব্বিশশো ডলারের কাজ করতে হইব বা পঁচিশশো ডলারের কাজ করতে হইব মানে চব্বিশশো বা পঁচিশশো ডলারের কাজ করতে হইব কাজ করতে পারলে এবং তিরিশটা অর্ডার সর্বনিম্ন তিরিশটা অর্ডার এবং চব্বিশশো বা পঁচিশশো ডলারের কাজ করতে পারলে আমাদের লেভেল টু সেলার দেয় আর টপ রেটেড সেলারটা হচ্ছে কিভাবে দেয় সেটা আমি ইনফরমেশনটা জানি না এখানে ইনফরমেশনটা দেও না এই জন্য টপ রেটেড সেলারটা সম্পর্কে তেমন অভিজ্ঞতা আমার নাই টপ রেটেড হচ্ছে যদি আপনি টপ রেটেড যদি টপ রেটেড হচ্ছে আপনি রেট যদি ভালো দেন ভালো মানের রেট দেন আপনার কাজের মান ভালো থাকে কাজের দামও বেশি থাকে তাহলে আপনি টপ রেটেড সেলার পেয়ে যাবেন তবে টপ রেটেড সেলার বাঙালিদের জন্য পাওয়া খুবই জটিল হয় খুবই জটিল হয় সেটা পাওয়া কঠিনই হয় পায় না এমন কথা না জটিল হয় কথা বুঝতে পারছেন এই যে দেখেন এই জায়গার মধ্যে আমি দেখাই আপনাদের এই জায়গার মধ্যে টপ রেটেড বাঙালি কেউ নেই দেখেন আপনি টপ রেটেড এখন রাইজিং ট্যালেন্ট আছে রাইজিং ট্যালেন্ট এই যে রাইজিং ট্যালেন্ট উনিও বাঙালি না রাইজিং ট্যালেন্ট উনিও বাঙালি না উনিও বাঙালি না দেখেন রাইজিং ট্যালেন্ট টপ রেটেড এগুলা বাঙালিদের খুব একটা দেয় না কারণ বাঙালিরা ওই ওই ওইভাবে কি করে না কাজের সার্ভিস দেয় না ওই যে উনি বাঙালি উনি বাঙালি ওনাদের এইদিকে নাই এগুলা কথা বুঝতে আছে আমার গিফটটা এমন পড়লো রে আমি তো কপাল খারাপ হয়ে গেছি আমার আবার ওই অর্ডারটার ডেলিভারি হয়ে গেলে আবার উঠে যাইব যাক তারপরে হচ্ছে আপনি ফাইবার চয়েস আরেকটা শব্দ আছে ফাইবার চয়েস টপ রেটেড তারপরে হচ্ছে আপনি রাইজিং ট্যালেন্ট এই বিষয়গুলো হচ্ছে আপনারা ফাইবার দিবে এগুলা আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন না আপনি এই চারটা অপশন আপনি ক্রিয়েট করতে পারবেন এটা কয়েট করতে পারবেন এটা ক্রিয়েট করতে পারবেন এইটাও আপনার কাজ দিয়ে আপনার সার্ভিসের চার্জ দিয়ে এবং আপনার ভালো মানের রিভিউ দিয়ে সেটা আপনি অর্জন করতে পারবেন তবে এটা খুবই জটিল এটা খুবই জটিল বাদ বাকি যেগুলা ফাইবার চয়েস তারপরে হচ্ছে আপনার রাইজিং ট্যালেন্ট তারপরে হচ্ছে আপনার এক্সট্রাঅর্ডিনারি এই শব্দগুলা আপনি অর্জন করবেন কিভাবে সেটা ফাইবার ছাড়া আর কেউ বলতে পারবে না এটা ফাইবারের অ্যালগোরিদম তাদের অ্যাপসের অ্যাপসের সিস্টেমে অটোমেটিকলি এগুলো কখন চলে আসবে সেটা বলতে পারবেন না আর একবার যদি আপনার গিগের ট্যাগে যদি ফাইবার চয়েস অথবা রাইজিং ট্যালেন্ট টপ রেডেড এগুলো লেগে যায় তাহলে আপনি কি করতে হবে না আপনার জন্য আর কোনো পিছনে তাকাইতে হইব না আপনি প্রচুর পরিমাণে কাজ পাইবেন এই যে ভদ্রলোক আছে ফাইবার ঠেলে টপ রেটেড উনারে আমরা একটু ওপেন করি দেখি উনার কি অবস্থা উনি দেখেন কয়টা এখন পর্যন্ত একশো উনত্রিশটা কাজ করছে উনার আপনার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট নাইন মানে হচ্ছে উনি এক হান্ড্রেড পার্সেন্ট না ওনার ডেলিভারি রেটিং বা রিভিউ রেটিং ওনার হান্ড্রেড পার্সেন্ট না দেখেন উনি ওই ভদ্রলোক Google LLC certified digital marketer award ওনার সবগুলো গুগল ইউটিউবের রিলেটেড দিয়ে গিক দেখতেছি আচ্ছা উনি ফ্রম পাকিস্তান উনি ফ্রম পাকিস্তান উনি দুই সালে কি করছে ওনার অ্যাকাউন্ট ওপেন করছে আর ওনার হচ্ছে one hour response last delivery ten ঘন্টা আগে উনি এখন পর্যন্ত কাজ করছে one K plus one K plus মানে এক হাজারের উপরে কাজ করছে তো আমরা তো কোন গিকটা ওপেন করছিলাম এই গিকটাই ওপেন করছিলাম আমরা এই গিকটাই একদম এই গিগের ভিতরেই ঢুকি কি দেই দেখি কয়টা অর্ডার ওনার ফেন্ডিং আছে এই গিগেই দেখি টপ রেটেড সেলার মানে হচ্ছে উনি যে কয়টা গিগ দিছে প্রত্যেকটা গিগেই তো টপ রেটেড হয়ে চলে আসছে তো ওনার এখন এই কাজগুলা করতে হইলে উনি নিজে এককভাবে করা সম্ভব না কোম্পানির মাধ্যমে অনেকজন সেলার সে নিয়োগ করতে হইব এই কাজগুলা করার জন্য কারণ তার প্রচুর পরিমাণে অর্ডার আসবে এইটাতে মাত্র একটা অর্ডার কিউ আছে তারপরে আরও দেখি না আমরা প্রত্যেকটা দেখি এইটা দেখি কয়টা অর্ডার তার পেন্ডিংয়ে আছে আমরা দেখতে পারি এখন দেখেন বেশি অর্ডার যদি পেন্ডিংয়ে থাকে তার তাহলে কাজগুলো তার একা পক্ষে করা সম্ভব না একসাথে তিনটা কাজই করা যায় না কারণ যদি পাঁচটা সাতটা যদি কাজ পেন্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য কষ্ট হবে এবং টপ রেটেড সেলার হওয়ার পরে প্রতিদিন দুইটা তিনটা কাজ আসবে এতে কোনো সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন আমার আপনারা কি আসেন আমার সাথে না চলে গেছেন কই কারো কোনো সাড়া শব্দ নাই চারজন আছেন আমার সাথে বাট কারো কোনো সাড়া শব্দ নাই সম্ভবত ওই ক্লাস ওপেনটাকে ঘুমাই গেছে এখন পর্যন্ত কেউ আনসার করে নাই এই যে দেখেন উনার এই জায়গার মধ্যে এগারোটা অর্ডার পেন্ডিংয়ে আছে চিন্তা করছেন এগারোটা অর্ডার পেন্ডিংয়ে মানে কিন্তু তার সে কিন্তু এখন খাওয়া দাওয়ারও টাইম নেই সে যদি একা কাজ করে ঘুম তো দূরের কথা সে খাওয়ারও টাইম পাইব না তার সাথে তার বায়ারদের সাথে কন্ট্যাক্ট করা বায়ার তাদেরকে বারে বারে প্রশ্ন করবে চিল্লাইবে হেনতে ইত্যাদি বলবে সেগুলোও কাজ করা তো তার জন্য কঠিন সবগুলো ম্যানেজ করতে গিয়ে সে অনেক স্যার আসি আসি এতক্ষণ পরে আপনাদের রেসপন্স হইলাম এই যে ওনার এই জায়গার মধ্যে এগারোটা অর্ডার পেন্ডিং এ চিন্তা করছেন স্যার আপনার স্ক্রিনটা আছে না তো আচ্ছা ওকে তাহলে আমরা সামনে বাড়ি আচ্ছা এগুলো হচ্ছে top rated seller rising talent Fiverr choice এই সমস্ত শব্দ যদি কারো গিগের থেকে লেগে যায় অর্থাৎ কারো প্রোফাইলে যদি আপনার লাগে এক মাসের জন্য যদি লাগে তাহলে ওই এক মাসেই সে লাখপতি কথা বুঝতে পারছেন সে ওই এক মাসেই লাখপতি তার জন্য আর চিন্তা করতে হইতো না যে আমার লাখপতি হইতে সময় কতটুকু ওই এক মাসের মধ্যেই সে লাখপতি rising talent top rated Fiverr choice extraordinary skills এই শব্দগুলো যদি তার গিগেট থেকে লাইগে যায় তাইলে সে মনে হরেন এক মাসের ভিতরেই লাখপতি ওকে আরও কিছু আছে সেলারের কিছু পজিশন আছে সেগুলো দেখাই আপনাদের সবগুলাই একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা পরিচিতি নিয়ে আরও আছে আলোচনা সেই আলোচনাগুলো আমরা ভবিষ্যতে অন্যান্য ক্লাসে কন্টিনিউয়াসলি করতে থাকবো নেটওয়ার্ক জি স্লো একদম বেহাল দশা নেটওয়ার্কে আচ্ছা আরেকটা বিষয় দেখাইছি না এটা হচ্ছে আপনার আপনি অনলাইন আছেন কি না অনলাইন আছেন কি না অফলাইন আছেন সেই বিষয়গুলা এখান থেকে আমরা অনলাইন যদি থাকেন তাহলে এখানে অনলাইন শো করবে আর যদি অনলাইন না থাকেন তাহলে কোনো বায়ারকে কোনো কোনো বায়ার যদি কোনো সেলারকে ওপেন করে তাহলে অনলাইনে থাকলে সে ওই জায়গার মধ্যে অনলাইনে দেখাইব আমাদের একটা বিষয় করতে হইব কি আমাদের যত বেশি সম্ভব অনলাইনে থাকতে হইব যত বেশি সম্ভব ওকে আমরা আরও কিছু জিনিস দেখে শেষ করে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং আসার দেখেন এই জায়গার মধ্যে আসার মার্কেটিং এ আসার পরে এই এই জায়গার মধ্যে দেখেন আমরা কি কি এই যে একটা বার দেখি এই বারগুলাতে হচ্ছে কি কি আছে ক্যাটাগরি আছে সার্ভিস অপশন আছে সেলার ডিটেলস আছে তার বাজেট আছে ডেলিভারি টাইম আছে প্রো সার্ভিস আছে লোকাল সেলার আছে অনলাইন সেলার আচ্ছা এখন দেখেন এই সার্ভিসগুলো আমরা প্রথমে ক্যাটাগরি সার্ভিস দেখি ক্যাটাগরি কি কি আমরা এই যে social media ad set up and management influencer short আমরা অর্থাৎ বায়াররা যে সার্চ করে আমাদের কি কিভাবে সার্চ করে দেখেন এইভাবেই সার্চ করে তার মনে করেন social media ads and set up ad set ups and manage দরকার তাহলে সেই জায়গার মধ্যে ক্লিক করবে তার influencer short outs and promotion দরকার এটাতে ক্লিক করবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দরকার এটাতে ক্লিক করবে ই কমার্স অর্থাৎ এটা হচ্ছে তার কি ক্যাটাগরি ক্যাটাগরি মানে সে যে ক্যাটাগরিটা প্রয়োজন সেই ক্যাটাগরি এই জায়গা থেকে সে কী করবে ক্লিক করবে তারপরে সার্ভিস অপশন সার্ভিস অপশনটা হচ্ছে কি কোন কোন সার্ভিস এখানে এটা দেখায় না এইভাবেই থাকে সেলার ডিটেলস সেলার ডিটেলসটা আসে এইভাবে আসে না কেন নেটওয়ার্ক আব বিনিয়ামিন সেলার ডিটেলসটা আসলো না আচ্ছা আচ্ছা দেখেন তার আচ্ছা এটা একটু পরে দেখতেছি আমরা এখন দেখেন এখানে প্রো সার্ভিস প্রো সার্ভিস মানে সর্বোচ্চ সার্ভিস এই জায়গার মধ্যে আমরা প্রো সার্ভিসটা যদি সিলেক্ট করে দেই তাহলে এই ট্যাগের মধ্যে অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের প্রো সার্ভিস সেলার আছে বারো হাজার ছয়শো সত্তর জন ওরা প্রো সার্ভিস এই যে দেখেন প্রো সার্ভিস মানে হচ্ছে উন্নত মানের সার্ভিস সর্বোচ্চ উন্নত মানের সার্ভিস তারপরে প্রো সার্ভিসটা বাদ প্রো সার্ভিস বাদ দিয়ে দিকে লোকাল সেলার লোকাল সেলার মানে হচ্ছে বাংলাদেশি সেলার মনে করেন দাঁড়ান ওই নেটওয়ার্কটা অফ ওই স্লো হয়ে গেছে লোকাল সেলার লোকাল সেলার আছে সাত হাজার দুইশো ছত্রিশ জন অর্থাৎ আমাদের দেশের এরা ঠিক আছে তারপরে আছে অনলাইন সেলার লোকাল সেলার বাদ দিয়ে আমরা দিলাম অনলাইন সেলার অনলাইন সেলার মানে হচ্ছে এই মুহূর্তে অনলাইনে কতজন মানুষ আছে শুধু ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে অনলাইনে কতজন মানুষ আছে আমরা একটু দেখি এই মুহূর্তে কতজন মানুষ অনলাইনে আছে নেটের কারণে আর ভালো লাগে না রে অনলাইন সেলার এই মুহূর্তে আছে তেরোশো আশি জন এই তেরোশো আশি জন মানুষকে অনলাইনে পাওয়া যায় এখন যদি কোনো বায়ার যদি আসে বায়ার এসে কিন্তু সর্বপ্রথম অনলাইন সেলারই খুঁজে কারণ তার প্রয়োজন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই করা অনলাইন সেলার যদি যারা পাইব তারাই যারা অনলাইনে থাকবো তাদেরকে যখন অনলাইন সেলার মারবো তখন এইভাবেই চলে আসবো তখন বায়ার যারাই ভালো মনে করব তারাই কি করব এখান থেকে হায়ার করব বা নখ দিব একসাথে একজন বায়ার একজনকেই নখ দে না কয়েকজনকে একসাথে নখ দে কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে যাকেই ভালো ভালো লাগে তার তারে কাজ দেয় এইটা হচ্ছে সেলার ডিটেলস তাহলে সেলারের কয়টা ডিটেলস আছে সেলার ডিটেলসে বেশ কয়েকটা সেক্টর আছে একটা হচ্ছে আপনার level new seller level one seller level two seller top rated seller pro seller Fiverr choice seller rising talent seller তারপর হচ্ছে আপনি লোকাল সেলার অনলাইন সেলার এগুলা হচ্ছে আপনার জানা রাখা ভালো ঠিক আছে তাহলে আজকের ফাইবার পরিচিতি আর একটা আর কিছু বিষয়ে পরবর্তীতে আরও কিছু অ্যাড করব সেগুলো এই পর্যন্ত থাক আচ্ছা এখানে আসেন এই জায়গার মধ্যে আসলে আপনি একটা জায়গা পাইবেন আপনি এই জায়গাগুলো ব্লগগুলো পড়বেন এই যে ব্লগ পড়বেন ইভেন্টস পড়বেন এই বিষয়গুলো সব পড়বেন আমরা ওগুলো থেকেই শিখছি আপনি ওগুলো পড়বেন আপনারা এগুলো পড়বেন ধীরে ধীরে পড়ে এক একজনে বুঝেন না মনে করেন তাহলে আপনি কি করবেন আপনি ট্রান্সলেট করে পড়বেন যেমন ওই যে term of service term of service মানে হচ্ছে কি টার্ম অফ সার্ভিস মানে হচ্ছে তার রুলগুলা সার্ভিসের রুলগুলো সম্পর্কে সে এই জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা করছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না এই যে দেখেন ইন টোটাল সে এখানে আলোচনা করছে এখন আপনি মনে করেন ইংলিশ ভালো করে বুঝেন না ভাই আপনি এমনিতেই বুঝবেন কিন্তু এর আগে প্র্যাকটিস তো করতে হবে এখন বুঝেন না আপনি এটা এইভাবে কপি করেন এটা এইভাবে কপি করেন কপি করে নিয়ে আগে এটা রিডিং পড়বেন আপনি এইভাবে ডাইরেক্ট কপি করে নিলে হইতো না আগে রিডিং পড়বেন the following terms of service the steps of service govern your access to and as of the fibers website and mobile application including any content uh, and service uh, offered on the on or through www.fiber.com or fiber uh, the fiber mobile applications the seat by fiber international ltd money limited eight couples state এগুলো tuck and it's subsidiation subsidiaries subsidiaries Fiverr since যাই হোক এগুলা অ্যান্ড ফাইবার লিমিটেডস এই যে এগুলা পড়লেন পড়লে আপনি কিচ্ছু বুঝলেন না মেবি মনে করেন তাহলে আপনি এইভাবে আগে রিডিং করবেন রিডিং করে কমা কপি করবেন কপি করে ট্রান্সলেটর নিয়ে নেবেন ট্রান্সলেট ট্রান্সলেটও নিয়ে পেস দিয়ে দিলেন কিছু বললাম নিম্নলিখিত পরিষেবা শর্তাবলী এই পরিষেবা দেখতে পাচ্ছেন আপনারা আপনি একবার রিডিং পড়িয়ে যদি এটা বাংলা পড়েন তাহলে আপনার এটা মনে থাকবে কারণ আরেকবার যখন আপনি এইরকম কোনো ট্রান্সফর্মের তখন আপনার এই অর্থটা আপনার এখানে গিয়ে মাথার মধ্যে ক্যাচ করবে আপনি যদি ইংলিশটা ডাইরেক্ট রিডিংই না পড়িয়া যদি সরাসরি যদি আপনি ট্রান্সলেটরে নিয়ে যান তাহলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না বা আপনার ইংলিশ শিখা হবে না আপনার প্রথম কাজ হচ্ছে অন্ততপক্ষে এইটা ইংলিশটা রিডিং পড়বেন তারপরে এই জায়গা থেকে আপনি ট্রান্সলেটরে নিয়ে আসবেন ট্রান্সলেট করবেন এইভাবে এক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আপনি যখন ট্রাই করবেন একটা সময় ধীরে ধীরে ধীরে ধীরে আপনার ইংলিশ স্কিল ভালো হয়ে যাবে আপনি ভালো মানের ইংলিশ পারবেন কথা বুঝতে পারছেন পৃথিবীতে কেউ শিখে আসেনি মায়ের গর্ভ থেকে প্রত্যেকেই পৃথিবীতে শিখে মায়ের গর্ব থেকে কেউ শিখে আসেনি আসার পরে শিখে কথা বুঝতে পারছেন ওকে টার্মস অফ কন্ডিশন সব টোটাল টার্ম অফ কন্ডিশন আপনারা পড়বেন পড়ে এখানে দেখবেন বাংলা বাংলা কইরা কইরা বুঝবেন বুঝে প্রত্যেকটা টার্ম অফ কন্ডিশন দেখবেন দেখে বুঝবেন কারণ এগুলো আপনার জন্য জানা খুবই জরুরি খুবই জরুরি এই টার্ম অফ কন্ডিশনগুলো কারণ আপনি যদি টার্ম অফ কন্ডিশনগুলো না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনি বারে বারে ভুল করবেন একজন মানুষকে জিজ্ঞেস করলেন এক্সাম্পল স্বরূপ আমাকেই জিজ্ঞেস করলেন আমাকে জিজ্ঞেস করার পরে যদি আমি হঠাৎ খামখেয়ালি পোনায় যদি আপনার একটা ভুল ইনফরমেশন দিয়ে দিই তাহলে সেটা হবে কি আপনার জন্য লস আমি হয়তো মনে করেন কোনো একটা কাজে আছি হঠাৎ এর মধ্যে থেকে একটা বলে দিলে আপনি তো এটার উপরে বিশ্বাস করে বসে থাকবেন না আপনি এইভাবে না থেকে যেহেতু এখানে ফাইবার তার টার্ম অফ কন্ডিশন সবগুলা অ্যাপ্লিকেশনগুলো এখানে অফেন করে দিছে সেহেতু আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারি আমরা একটু কষ্ট হইব সময় লাগবো বাট এটা আমার শিখা আমার জন্য জরুরি এই যে আঠারো বছরের নিচে কেউ এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না if you are under thirteen are not from permitted out দেখতে পাচ্ছেন আপনি তেরো বছরের নিচে হইলে পারমিটেড পাবেন না কথা বুঝতে এভাবেই আপনি মানে কি করতে হবে সবগুলা রুল ফইরা বুঝা তারপরে আপনি কাজ করতে হইব এই যে দেখেন এখানে দিছে যদি আপনি নিউ সেলার হন তাহলে আপনি ষাটটা গিগ ওপেন করতে পারবেন যদি আপনি লেভেল ওয়ান সেলার হন তাহলে আপনি দশটা গিগ ওপেন করতে পারবেন যদি আপনি লেভেল টু সেলার হন তাহলে আপনি বিশটা গিগ ওপেন করতে পারবেন যদি আপনি টপ রেটেড সেলার হন তাহলে আপনি তিরিশটা গিগ ওপেন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো তো আমাদের জন্য জানা প্রয়োজন তারপরে এখানে আরও বলছে গি create on Fiverr use generate content এগুলো প্রয়োজন না এগুলো তো আমাদের আমরা ওখানতে জানবো ইলিগেল অর ফ্রিডুকেল সার্ভিস দেখেন কোনো ইলিগ্যাল অথবা ফ্রেড কোনো সার্ভিস দেওয়া যাবে না কপিরাইট করা যাবে না অ্যাডাল্ট সার্ভিস এগুলা করা যাবে না ইন্টারন্যাশনাল কপিজ অফ গিগস সেটাও করা যাবে না স্পাম করা যাবে না কি মিসলেডিং বায়ারের সাথে মিস কোনো আলোচনা করা যাবে না রিয়েলিং অফ রেগুলেট গুড দিতে হবে এগুলো আমাদের এখানে সবগুলো তারা দিয়ে দিছে সবগুলো আমরা পড়িয়া বুঝিয়া তারপরে আমরা কাজ করব তাহলে আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক আজকে তো কাজ দিছি না আজকে শুধু পরিচয় করাচ্ছি আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন ঢুকে কী করবেন প্রত্যেকে আপনারা আপনাদের এইভাবে টার্ম অফ কন্ডিশনগুলো পড়বেন তারপরে আপনি কি করবেন আপনার আপনার প্রোফাইলকে আপনি নিজে ভালো করে রিসার্চ করবেন রিসার্চ কইরা তারপরে আপনি ভালো করে ধারণা নেবেন এখন আমি আপনাদের মোবাইল থেকে স্ক্রিন শেয়ার কইরা আমি দেখাচ্ছি কিভাবে মোবাইলের অ্যাপস ব্যবহার করতে হয় মোবাইলের অ্যাপস কি এখনই আমাদের জরুরি হ্যাঁ হ্যাঁ আপনাদের এখনই জরুরি হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্ক কাজ পারি না হ্যাঁ এখনো তো কোনো কাজ পারি না টেস্ট কাজ পারেন না লগইন করে রাখবেন লগইন করে দিতে হবে বুঝতে পারছেন ফাইবারে দেওয়ার জন্য সবচেয়ে প্রথম কি কাজ ঠিক হবে না আমাদের আচ্ছা আপনারা আমার শুনতে শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি ফাইবারে গিগ করার জন্য আমাদের প্রথম কি কাজ শিখাবেন আমরা আমরা তো এখন পর্যন্ত ইউটিউবের কাজ শিখছি সুতরাং প্রথমে আমরা ইউটিউবের উপরে দুইটা গিগ দিব তারপরে এগুলার মার্কেটিং শুরু করব আচ্ছা আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করছি দেখা যাচ্ছে জি আসেন দেখেন প্লে স্টোরে গেলাম গিয়ে আমরা ফাইবার এই ফাইবারে ক্লিক করলে আসবে এই যে দেখেন ফাইবার ফ্রিল্যান্সার্স নামে একটা অপশন আসবে সার্ভিস ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস নামে একটা অপশন আসবে সেই আসবেন আয়সা আপনারা এটা ইনস্টল করবেন এখন যদি আপনারা এই সপ্তাহের মধ্যে নাই করেন তবুও আপনারা দুই তিনটা ক্লাস অর্থাৎ গিগ দেওয়ার পরেই আপনি আপনার মোবাইলে এখন যদি আপনারা এই সপ্তাহের মধ্যে নাই করেন আপনার মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে অর্ডার ডেলিভারি করতে পারবেন অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবেন সবকিছু মোবাইল দিয়ে অর্থাৎ আপনি একজন বায়ারকে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডেল করা যায় কথা বুঝতে পারছেন আপনারা মোবাইল থেকে নেটওয়ার্ক আচ্ছা, স্লো এই জন্য আসতেছে না এখন আপনাদের কাজ হচ্ছে এইভাবেই আপনারা মোবাইল থেকে অ্যাপসটা ডাউনলোড করে রাখেন আর অ্যাকাউন্ট ওপেন করে রাখেন তারপরে কিভাবে মোবাইল থেকে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনার ফাইবারটাকে কন্ট্রোল করবেন সবই আমি দেখিয়ে দেবো বুঝতে পারছেন ওকে তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ফাইবারের ভালো করে সবগুলা দেখেন ঘুরেন বুঝেন আর টার্মস অফ কন্ডিশনগুলো পড়েন পড়ে রাখেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা নিব ফাইবারের গিগ রিসার্চ পরবর্তী ক্লাসটা নিব আমরা গিগ রিসার্চ গিগ রিসার্চ করে আমরা তারপরের ক্লাস আমরা নেব ফাইবারের গিগ ওপেন করে ফেলবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ